সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আবার চলে আসলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন আমার সামনে একটি টিভি রয়েছে এই টিভিটির নাম হচ্ছে গোল্ডেন স্টার তো এটার প্রবলেম হচ্ছে ছবি আসে তো আসে না ছেড়ে দেয় তো এটা golden star original brand TV এটা ডিজিটাল মাল্টি সিস্টেম টিভিটা তো দেখতে পারতেছেন তো এই টিভিটা আমি এখন রিপেয়ারিং করব আপনাদেরকে দেখাবো ফুল ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক তো শুরু করা যাক আজকে টিউটোরিয়াল তো এই হলো সেই টিভিটি আপনারা দেখতে পারতেছেন এটা এখন আমি খুলে নেব তো প্রথমে আমরা এসি সরি এসি কটি খুলে নিলাম মাল্টিপ্লেক্স অপারে গেছে ডিস কানেকশন কি ডিসকাস করে দিলাম এখন আমরা একটা ঝুপ দিয়ে না স্কিপ করে নিই Aktiviti jauh baik tapi saya dapat mereka ditarik di dalam. Tanpa sih, baca rawa itu. Ini bisa dulu baca lagi. Tanpa sih, tidak semua tak kena. Ada semua sudah dulu. Dekat. Baik cukup sekali. Asli dari kita cukup lima kali sih. Angkut আমি সহজ মাগলি করে নিলাম এখন এটা ব্যাকপ্যাকেও করে তো ভিউয়ার্স আমি আসলে টিভিটি খুলে নিয়েছি তো এটা আমি মডেল নাম্বার আপনাদেরকে দেখাইনি তারপর আমি মডেল নাম্বার দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা এক আইসি দ্বারাই গঠিত কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণ পার্টস রয়েছে তো এটা সম্ভবত আরও কয়েকবার মেকানিক্সের কাছে গিয়েছে তো যাই হোক মেকানিক্সে যদিও যেয়ে থাকে কোনো অসুবিধা নেই আমরা এখন এটা রিপেয়ারিং করব একটু স্কিপ করে নিই আগে সার্কিটটি খুলে নিই তো সমান্ত ভিউয়ার্স আমি এটার যে মূল যে সার্কিট থাকে সেটি আমি খুলে নিয়েছি তো একটার ভিতর আসলে তেত্রিশ ভোল্টের প্রবলেম রয়েছে তেত্রিশ ভোল্টের কারণেই ছেড়ে দিচ্ছে আমরা দেখিনি আসলে এটা কি টেস্টিবল দিয়েই করেছে না অন্য কিছু এটার ভিতরে করেছে তো আমরা আগে একটু করে নেব তো আমার কারণে মানুষ নেই দেখতে সমস্যা নাই যে তুমি না করলে এই নতুন দেখা তুমি ধরে থাকবে একটু সমস্যা আমরা অবশ্যই অবশ্যই আমরা আচ্ছা, এখানে এসেছি হ্যাঁ। অন্যান্য কাজের তুলনায় আপনারা আমাদের কাজটা করে দিয়ে দিই তবে এই সমস্যাটা আপনি এক বছরও হবে না গ্যারান্টি আমরা গ্যারান্টি ইলেকট্রনিক জিনিসের নাই তারপর আমরা যেহেতু নতুন কম্পোনেন্ট লাগাই এই আপনার কিন্তু সমস্যা দেবে এই সমস্যাটা দেবে না আমি যে সমস্যাটার কাজ করে দেব কি হয়েছে এটা এটা রিমোট দিয়ে ঠিক করা গেলে তো রিমোট দিয়ে ঠিক করে ফেলতা রিমোট তো অবশ্যই চেষ্টা করেছে আর করছে তাই না আসলে একটি ছেলে এসেছে আমার কাজের সময় তো ছেলেটি বলতেছে যে এটা কিসের সমস্যা আমি এখন রিপেয়ারিং যেহেতু করতেছি তো এরা যদি আমি বলি এটার যে সমস্যাটা সেটা কি বুঝবে বুঝবে না এটা হচ্ছে তেত্রিশ ভোল্টের সমস্যা তার কারণেই এটা তো আপনারা দেখে থাকবেন আর মেশিনটি আসলে সরি অনেকবার কাজ করিয়েছে প্লাস দেখতে পাচ্ছেন তো যেই হোক যাই হোক না কেন আমরা এটা এখন সার্ভিসিং করব আপনাদের চোখের সামনেই কাজটি করব একটু